বিসমিল্লাহ রহমান রহিম প্রাণ প্রিয় মুসলিম ভাই বন্ধুদের সালাম আসসালামু আলাইকুম হিন্দু ধর্মের সকল বন্ধুদের প্রতি নমস্কার অন্য অন্য সকল বন্ধুদের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা আবারও চলে এলাম ভয়ানক একটা স্থানে যেখানে কিনা আমি জানি না এখানে ঢুকলে আজকে কি হবে যেহেতু আমি দিনের বেলা একবার দেখে গেছি জায়গাটা এতটা ভয়ানক আপনাদের বলে বুঝাইতে পারবো না চার শতক জায়গার উপরে একটা গাছ বললে চলে দেখলে মনে করবেন অসংখ্য বট গাছ প্রিয় বন্ধুরা আমরা যেখানে যত বড় ভয়ানক প্লেজের কথা শুনে থাকি আমরা যে থাকি আমার সঙ্গে আরিফ থাকে আমার টিম ধরে থাকে প্রিয় বন্ধুরা ক্ষমা করবেন সকলেই দুপুরে আরিফ আমার সঙ্গে এসেছিল সে আমার কাছে জোর হাত করে ক্ষমা চেয়েছে যে ভাই ভাই আজকে আমি এখানে থাকতে পারবো না তো প্রিয় বন্ধুরা আমরা এগুলো সবসময় লাইভ করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য কখনো বলি নাই যে আপনারা কেউ দেখবেন না আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা দুর্বল প্রকৃতির মানুষ যারা অল্পতেই ভয় পেয়ে যান প্রিয় বন্ধুরা আপনারা দেখবেন না যদি দেখে থাকেন অবশ্যই নিরিবিড়ি ঘরের ভিতরে কাউকে সঙ্গে নিয়ে দেখবেন কারণ কি হতে যাচ্ছে আমি নিজেও জানি না তো প্রিয় বন্ধুরা আমার সঙ্গে আজকে আছেন ছোট ভাই মোহাম্মদ ইমরান আমি আছি সোহাগ করিম আর সব সময় যত বড় সমস্যা থাকুক না কেন যে কোনো স্থানে যাইতে প্রস্তুত আপনাদেরকে দেখানোর জন্য সে নিজে যা দেখতে পারে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করে এবং সুন্দর সুন্দর ভাষাগত কথা দিয়ে আপনাদের বোঝায় থাকেন তিনি হচ্ছেন এস এম সোহাগ ভাই সোহাগ ভাই হ্যাঁ আমরা ভিতরে যাব তার আগে একটি কথা আমি বরাবর বলে থাকি আমাদের এই অনুষ্ঠান আমাদের এই লাইভ ভিডিও আপনারা অবশ্যই বন্ধুরা নিজ দায়িত্বে দেখবেন আপনি খুব বেশি ভয় পেলে আমি রিকোয়েস্ট করব কাউকে সাথে নিয়ে দেখবেন আমরা কাউকে জোর করি না বিশ্বাস করার জন্য আবার অবিশ্বাসও করতে বলি না বিশ্বাস অবিশ্বাস একান্ত আপনার নিজের আমাদের এই ভিডিও দেখে যদি আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে গোস্ট হান্টারের টিম বা আমি আমরা কেউ দায়ী থাকবো না আমাদের এই ভিডিওটা বন্ধুরা বিনোদন হিসাবে নেবেন এবং যারা এই লকডাউনে ঘরে বসে বোরিং সময় পার করছেন তাদের জন্য আমরা ভিডিও তৈরি করি তো আমরা দাবি রাখি গোস্ট হান্টারের বিশেষ করে পরিবারে লক্ষ লক্ষ কয়েক লক্ষ সাবস্ক্রাইবার যারা এই মুহূর্তে আছেন সকলে আপনারা যেহেতু আমাদের পরিবারের আপনাদেরও দায়িত্ব আছে আমাদেরকে ভিডিও বানাতে বা আমাদেরকে টিকায় রাখতে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এই মুহূর্তে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন আর এই মুহূর্তে যে সকল বন্ধুরা নতুন জয়েন করেছেন সকলে এই মুহূর্তে একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপনি বিভিন্ন রকমের ভৌতিক স্থান এবং বিভিন্ন ভয়ানক প্লেস বিভিন্ন ঘটনা আপনারা নিজে চোখেই দেখতে পারবেন সকলের আগে তো আমি সামনের দিকে যাই যেতে চাই সব ভাই আমরা সেই ভয়ানক জঙ্গলের দিকে প্রবেশ করতে যাচ্ছি বন্ধুরা দেখতেছেন এখানে কত গাছ এগুলো সব বড় বড় বট গাছ আল্লাহ আকবার সব ভাই দেখছেন একটা লাশের মতো চলে যাচ্ছে এদিক থেকে ভ্যানিশ হয়ে গেল বন্ধুরা দেখেন এই বট গাছের গুঁড়ায় যে উনি ভ্যানিশ হয়ে গেছে আমি একটু দেখতে চাই যে আসলে ওখান থেকে কোথায় গেল কারণ এখানে অসংখ্য বট গাছ সবাই আমি যেহেতু ফার্স্ট ঢোকার মুহূর্তে কিছুটা দেখতে পেলাম আমার এইটাই এখন আগে দেখা জরুরি মনে করতেছি আমি হ্যাঁ অবশ্যই Thank you. আরেকটা জিনিস দেখেন সোহাগ এখানে কি অদ্ভুতভাবে গাছের শিকড়টা কত উপরে কিছু গাছ আছে শিকড় আছে তার মাঝে গাছ আবার উপরে শিকড় আচ্ছা একটু সামনে আসেন আমি একটা কথা বলতে চাই আমি যতটুকু জানি এখানে নাকি সারি সারি অনেক বট গাছ আছে বন্ধুরা দেখেন তো এখান থেকে যদি কোনো মানুষ গভীর রাতে হোক বা দিনে হোক দুপুরবেলা হোক হেঁটে যায় তাকে নাকি সেই অলৌকিক জিন যে বদ জিনেরা এখানে বাস করে ভূতেরা তাকে নিয়ে ঠিক গাছের মগ ডালে নিয়ে চলে যায় এবং তার ঘাড় মটকায় দেয় এবং নিচে রক্ত পড়ে পরবর্তীতে মানুষটা মারা যায় এরকমও কিন্তু অনেক ঘটনা ঘটেছে এখানে এর জন্য আমাদেরকে সাবধান হতে হবে উপর আল্লাহ সৃষ্টিকর্তা না করুক আমাদের যেন কোনো বিপদ না আসে আর লক্ষ্য বন্ধুরা আমাদের সঙ্গে আছে তারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এই মুহূর্তে এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আবারও রিকোয়েস্ট করতেছি সকলে একটি করে শেয়ার করে দিন আপনারা শেয়ার না করলে আমরা নিয়মিত ভিডিও বানাতে পারবো না বন্ধুরা আর সকলের একটু জানা উচিত আমাদের গোস্ট হান্টারের আমাদের ইনকাম থেকে আমাদের আমরা সামান্য ইনকাম পেয়ে থাকি বন্ধুরা এই ইনকাম থেকে বিশ পারসেন্ট আমরা গরিব দুঃখী অসহায় প্রতিবন্ধী এই সমস্ত মানুষদের মাধ্যমে মাঝে আমরা আমাদের বিতরণগুলা করে থাকি আমাদের টাকা পয়সাগুলা বা তো আপনারাও শরিক হবেন টাকা পয়সা দিয়ে নয় বন্ধুরা আপনারা একটি লাইক একটি সাবস্ক্রাইবার একটি শেয়ার করে দিলে আপনি এখানেও সহযোগিতা সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দিতে পারছেন আমার একটু কথাটা একটু আহ, কেঁপে কেঁপে যাচ্ছে কারণ আহ, আসার মুহূর্তে এখানে যেটা দেখলাম এটা আসলে আহ, কোনো স্বাভাবিক জিনিস না জানি না কতদূর যেতে পারি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب من شر النفاثات في العقد من شر حاسد إذا حسد কি অবস্থা ভাই দেখেন গাছ থেকে শিকড় পড়ে সেই শিকড় আবার গাছ হয়ে গেছে সেই শিকড় থেকেই গাছ হয়েছে আল্লাহ আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়া আল্লাহ শোকবা দেখছেন গাছটার অবস্থা দেখেন দেখেন একদম একটা মানুষের মতো ভাই দেখেন এখানে একটা জিনিস আমি খেয়াল করলাম বন্ধুরা মনে হচ্ছে এই গাছটা ভেঙে এই ডাল থেকে আবার কিন্তু মনে করেন যে ই হয়ে গেছে কোনটা কাজ আর কোনটা শিকড়ের কাজ আমি সেটাই বুঝতে পারছি যে আপনাদের স্পেশাল একটি ভিডিও দেখাবো তাতে আমাদের যত কষ্ট হোক তো আশা করি আমরা আমাদের কথা রেখতে রাখতে পেরেছি দেখেন আমরা সেখানে চলে আসছি শখ ভাই এদিকে আসুন তো দেখলেন মনে হলো একটা কি চলে গেল ওই দিক থেকে তবু আপনি আমি একটা কথা বলি আপনাকে কারণ আমরা এর আগে যত জায়গায় গেছি আমরা শুনেছি যে একশো বছর দুশো বছর পাঁচশো বছর আগে যেসব জায়গায় যেসব ঘটনা ঘটে গেছে আমরা সেই সমস্ত স্থানে গেছি কিন্তু এমন একটা স্থানে আজকে আসছি রিসেন্টলি অল্প কিছুদিন আগে ভাই ওখানে কি একটা দেখা যাচ্ছে মনে হচ্ছে আমার কাছে আল্লাহ আজুবিল্লাহ সুপার ভিডিও যেটা ঠিক সেরকম ভাই সাদা একটা কাফনে কাপড় পরা একটা লাশের মতো এখান থেকে কিন্তু ঘোরাফেরা করতেছে লম্বা আমার মনে হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে ভয়ানক জিন ভূত আমাদেরকে কিন্তু চারিদিকে অ্যাটাক করে ফেলছে ভাই সর্ব আপনি একটা জিনিস আপনার স্মরণ আছে হয়তো বা যে এখানে এখানে আসার সময় আমরা আমাদেরকে অনেকে বলছে যে তোমরা খবরদার সন্ধ্যার পর ওখানে যাবা না তোমরা অন্য স্থানে যাই ভিডিও তৈরি করো অন্য স্থানে লাইভে যাও কিন্তু ওই জায়গাটা যায় না বাবা কারণ এখানে গেলে তোমরা সুস্থভাবে আসতে পারবা বলে মনে হয় না তো এটা বলার একটা কারণ আছে সব ভাই রিসেন্টলি কিছুদিন আগেই এটা একটা ফতে দিনের বেলা মানুষ আসা যাওয়া করে মাঝে মধ্যেই এই সাইডে যে গ্রামটা আছে গ্রামের লোক তো যারা হেঁটে যায় সবাই একটা ভদ্রলোক মানে সচরাচরে কিন্তু এখানে মানুষ আসে না আসা নিষেধ তারপরেও কিন্তু মাঝে মাঝে যদি কেউ যায় এখান থেকে সে যদিও যায় দিনের বেলা রাত্রে কখনো কেউ যায় না হ্যাঁ যত বড় বিপদ হোক তো ঠিক দুপুরে বারোটা একটার দিকে এরকম সময় উনি আপনার ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছিল বাড়িতে বা আরও কিছু শপিং ছিল ওনার হাতে তো এতটুকু উনি জানে যে এইখানে আসলে কে যেন ওনাকে থাবা মারল এটা যাই হোক আল্লাহ রব্বুল আলমের সৃষ্টিকর্তা তাকে বাঁচায় রেখেছিল প্রাণে পরবর্তী সুস্থ হয় মানে সে মুহূর্তের ভিতরে গাছের মাথায় মগ ঢালে একদম কি আল্লাহ এরকম গাছের মাথায় নিয়ে চলে যায় পরবর্তীতে কোনো একটা গাছের মাথায় আমি ভালো জানি না কোনটাই কারণ আমাদের সময় কেউ আসে না সব ভাই কী হবে আল্লাহ সে জানে আমরা কিন্তু অলরেডি মনে হচ্ছে চতুর সাইডে আল্লাহ সবাই আপনি এখানে থাকেন যত বড় কষ্ট হোক সবাই আমি আজকে যাব আমি দেখব যে লাশটা কার বা গাছে কেন চলে যাচ্ছে চলে যাচ্ছে ধরেন আল্লাহ আকবার আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ এখনো আছে বন্ধুরা আমরা এখানে খুব বড় বিপদে শখ ভাই প্রচন্ড শক্তি ভাই আল্লাহ আল্লাহ আকবার কথা বলে না কথা বলে না কথা বলে না কথা বলে না লাইট বন্ধ করো লাইট বন্ধ করো এই দেখেন এই দেখেন এখনো আছে ভাই ওটা কিন্তু এই জিন রূপে কিন্তু বিড়ালের রূপ নেছে এবং ভিতরের দিকে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখেন এটা কোনো স্বাভাবিক জায়গা না সব ভাই চিন্তা করে দেখছেন ভাই আমাকে মেরে চলে গেল এখানে এখানে বিড়ালের রূপ নিয়েছে আচ্ছা এই জিন বুধ বা অসরী আত্মা যারা আছে এরা কি বিড়াল কুকুর শিয়াল কাক এগুলো রূপ নিতে পারে সব ভাই ভাই এরা পৃথিবীতে সব রূপ নিতে পারে ভাই এরা বাতাসের মতো শ্বাস আবেগে চলে যেতে পারে এরা আপনার ম্যাক্সিমাম দেখবেন ভয় দেখানো এই রাত্রিবেলায় এখানে বিড়াল কেন আসবে অসম্ভব সব ভাই এটা ওই ওষুধে আত্মাটা ওই বদ লোকটা ওই বদ চিনি আমার যেটা ধারণা আমাকে ধরতে যার কারণে ভ্যানিশ হয়ে তবে জিনের একটা গুণ আপনি দেখবেন শোক ভাই ওর চোখের সামনেতে ভ্যানিশ হয় কম চেষ্টা করে একটু আলাদা চলে যাওয়ার এবং অনেকের অনেক কিছু রূপ নিয়ে নেয় সাথে সাথে মূর্তিতে বিড়াল হয়ে গেল সব ভাই আচ্ছা সব ভাই আমরা আরেকটু আস্তে আস্তে সাবধানে ওই দিকেরটাতে একটু যাবো রজবুল্লাহ শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ভাই দেখেন আস্তাকফিরুল্লাহ রাব্বিন মিন কুল্লি যানবি ওয়া তুবি ইলাইহি লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহ এই গাছে বসেছিল না এখানে অনেক কাজ খুব ভাঙা আছে বুঝছো আমার কাছে এখন খারাপ লাগবে জিনিসটা কারণ আপনি এরকম কখনো দেখিনি যে হয়ে যায় বহুত দেখছি কিন্তু আবার আচ্ছা, একটু সামনের দিকটাতে সব ভাই জায়গাটা দেখেন স্বাভাবিক জায়গা না এটা একটা অস্বাভাবিক জায়গা প্রিয় বন্ধুরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে একটি স্পেশাল ভিডিও আমরা দেব আমরা আমাদের কথা রেখেছি এবার গোস্ট হান্টারের পরিবারের এই মুহূর্তে কয়েক লক্ষ মানুষ যারা দেখতেছেন সকলে একটি করে শেয়ার দিন আমরা চ্যালেঞ্জ করতেছি আল্লাহ আল্লাহ কথা আল্লাহ বসে oh আল্লাহ আল্লাহ ও মাই গড আল্লাহ ইয়া সবাই কি করে সবাই যেদিকে যাচ্ছি ভাই এটা কিভাবে সম্ভব ভাই না জানি আরো কত কিছু দেখি এখানে ইমরান কই ইমরান ইমরান ইমরান কই আল্লাহ ভাই ভাই সেই লাশ ভাই সেই জিন সেই ভূত আমার মনে হচ্ছে ইমরানকে ঘাড় মটকায় দিচ্ছে ভাই গাছের মাথায় নিয়ে আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ ভাই ইমরানকে মেরে ফেলতেছে ভাই দেখেন ভাই ভাই ইমরানকে মেরে ফেললো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ভাই কিরকম হাসতেছে দেখেন ভাই চোখ কেমন করতেছে الله أكبر ইমরান ভাই আমার হক ভাই। আমি এখন একটা জিনিস ক্লিয়ার হয়ে গেলাম আরিফ কেন এখানে ভিডিও বানাতে চাইনি আল্লাহ কি করবো এখন আমরা এই মৃত্যু যুদ্ধ থেকে ফিরতে পারবো কিনা জানি না কি করতেছে এই ইমরান এই ইমরান ভাই ছোট বাচ্চার মতো কাঁদতেছে ভাই এই ইমরান ও আবার হাসতেছে ভাই দেখেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس شوف ভাই من قتل ما يجاب شوف ভাই الله قل اوحي الي انه استمع نفر من الجن فقال انا سمعنا قرآنا عجبا الله সোহাগ ভাই এতটা ভয়ানক পরিবেশে এসে একটু আগে যেখানে সবাই সবাই সবাই যাবে না সবাই বুঝতে পারতেছি না কি কোথায় গেল গেছে সবাই পিছনে যাবো ইমরানের নামাতে সবাই ভাই এদিকে ইমরান ওই করতেছে কি হবে বুঝতে এদিকে আবার এদিকে হেলা এক এক সময় একটা রূপ নিচ্ছে সবাই ওখানে যাও ওখানে যাও আমার বন্ধু ডাকছে <laughs> ভাই দেখে চোখটা কেমন করতেছে আল্লাহ oh আল্লাহ ভাই মারতেছে ভাই ভাই মারতেছে বললা কেটে গেছে নাকি প্রচন্ড আঘাত লাগছে না কষ্ট হচ্ছে ভাই ইয়াল্লাহ আমরা কি বিপদে এখানে ভাই দেখেন কি করতেছে ভাই ইমরান ইমরান ভাই ভাই ভাই ওরা সেই গাছের মগ গেলে নিয়ে যাচ্ছে ভাই ভাই ওখানে উঠলে কিন্তু বাঁচবে না ভাই আল্লাহ সকলে আর কোথাও নেবেন নামা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বন্ধু আমি আসছি ইমরানকে নামাও ইমরানকে নামা ইমরানকে দিয়ে যা ইমরানকে দিয়ে যা আর কখনো এখানে আসবো না ভাই তোমার তোমাকে আর কোনোদিন এই জায়গায় আসবো না ইমরানকে নামাই দে ইমরানকে ছেড়ে দে يلا يلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নিষ্ণে এটা নিষ্ণে কাছে নিষ্ণে খবরদার মোটাই নিষ্ণ কাছে আমার পর্যন্ত কাছে অবদ্য নাম নামা ইমরানের নামা বিসমুল্লাহ রহমান রহিম নামা ইমরানের নামা ইমরানের নামা নিয়ে আয় আস্তাকুল্লাহ আল্লাহ আস্তাকুল্লাহ আল্লাহ আস্তে আস্তে নামা নিয়ে এটা কি ধরনের জিনিস সবাই আল্লাহ ভাই এগুলো দেখাতে চাচ্ছি না আমি শোক আচ্ছা ভাই আসলে এখানে আপনি গুনে কখনো শেষ করতে পারবেন না এত বসবাস করে দেখেন কখনো লাশ কখনো মান মানে অদ্ভুত মানুষের রূপ আবার কখনো শোক ভাই বিড়াল হয়ে যাচ্ছে কিন্তু এরা আমি জানি এখানে কি করবে মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ভাই কতগুলা বট গেছে এখানে কি ভয়ানক বন্ধুরা দেখেন নতুন বন্ধু হলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আল্লাহ আল্লাহ কি বলতেছো ভাই আল্লাহ আল্লাহ আকবার ছেড়ে দাও আমাদের উঠতে নাই নানটা ছেড়ে দাও ছাড় নামা নামা ভাই ও কিন্তু ওই মাথায় চলে যাচ্ছে ভাই ওখানে গেলে বাঁচানো সম্ভব না ভাই আর এক আমার কিন্তু খবর আসতো না কি ভয়ানক আল্লাহ আল্লাহ আপনার কাছে ব্যাগ আছে না ব্যাগটা দেন আল্লাহ আল্লাহ ধরেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نما استغفر نما جنو পড়ে নাই নাম استغفر نما নিয়ে بسم الله الرحمن الرحيم استغفر نما এখানে রাখ এখানে রাখ এখানে রাখ এখানে রাখ কত বড় জানোয়ার দেখেছেন অবশ্য দেখেছেন ভাই কীভাবে সারলো এইভাবে যদি উপর থেকে ফেলে দিত ভাই আমরা হয়তো ইমরান কাজ জীবিত হিসাবে পেতাম না ইমরান ইমরান হ্যাঁ ইমরান ইমরান ইমরান হ্যাঁ ইমরান ইমরান ইমরান কি হচ্ছে ইমরান কি হচ্ছে কি খুঁজতেছ হ্যাঁ কি হচ্ছে কথা বলো সোহাগ ভাই আপনার পিছনেটা কি এখান থেকে ভ্যানিশ হয়ে গেল ঘিরে নিচ্ছে ভাই ওরে আল্লাহ ভাই এটা কোনো সাধারণ জায়গা না বন্ধুরা আপনাদের কথা রাখতে আমরা এরকম ভয়ানক জায়গায় চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি বন্ধুরা আপনাদেরকেও একটি কথা রাখতে হবে এই মুহূর্তে নতুন বন্ধু হলে আমাদের গোস্ট হান্টার অফিসিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো এবং সাবস্ক্রাইব করে দিন আর পুরাতন বন্ধু হলে শেয়ার করে দিন ইমরান <coughs> ইমরান সব ভাই হ্যাঁ, এখানে একটু কথা বলতে চাই আমি হ্যাঁ প্রিয় বন্ধুরা এই জায়গাটা দেখেন কতটা ভয়ানক বা এখানে কত কিছু আছে আপনারা তার আলামত দেখেছেন এখানে এক ভদ্রলোক সে জিত করে জিনভূতের সঙ্গে জিত করে সে বলে কোনো কিছুই হবে না পরে সে এখানে একটা রাইস মিল করে কারণ এখানে বট গাছ অনেক ছায়া আছে ঠান্ডা আছে তা যখন এখানে মেশিন চলে রাত্রে দিনে তখন কিন্তু এই জিন পরিভূতদের বসবাসে কিন্তু বাধাগ্রস্ত হয় তাকে বারবার স্বপ্ন দেখানো হয় তারপরও সে কিন্তু এখান থেকে মেশিনটা উঠাই নেয় নাই বা মনে করেন যে আপনার এখানে মিলটা চালু রাখছিল কলকারখানাটা রাইস মিল আর কি যেখানে ধান মাড়াই করা বা ভাঙানো হয় পরবর্তীতে এক পর্যায়ে তাকে রাত্রে সে এখানে রাত্রেই থাকতো এবং সে এদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিল জিন ভূতেরা তার উপর কিন্তু প্রচুর ক্ষিপ্ত হয়ে যায় ক্ষিপ্ত হয়ে যাওয়ার পরে এক রাত্রে কোনো এক মগ ডালে তার কিন্তু লাশ পাওয়া যায় সোহাগ ভাই আল্লাহ যে সহ সব বাস্ট হয়ে গেছিল রানিং অবস্থায় দিনে দুপুর সময় ভাই আসলে এই জায়গাটা আমি আমি বুঝতে পারতেছি না যে আমি কী করা সম্ভব এই জায়গাটায় মানে কীভাবে بسم الله الرحمن الرحيم الله الله احد الله প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি বলেছিলাম গত ভিডিওতে যে আপনাদের জন্য স্পেশাল কিছু থাকতে যাচ্ছে গোস্ট হান্টার টিম স্পেশাল কিছু করতে যাচ্ছে ঠিক চলে আসলাম সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কেমন স্থানে আজকে আসি আর এখানে আসলে কি অবস্থা চলতেছে প্রিয় বন্ধুরা আপনারা যদি চান এখানে অনেক কিছুই সম্ভব আমার দ্বারা করা তবে টিকে থাকার শক্তি একমাত্র আপনাদের দোয়া আর সৃষ্টিকর্তার আশীর্বাদ প্রিয় বন্ধুরা আপনারা গোস্থানটা টিমের সঙ্গে আছেন আমরা আছি আপনাদের সঙ্গে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে ভয়ানক স্থানে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সব এরা মেরে ফেলবে আমাকে ভাই এত কিছু থাকতে দাঁতনের পাতা বা এগুলো নেই এরকম অ্যাটাক করতেছে কেন আল্লাহ আউজুবিল্লাহ শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ভাই এখানে কিন্তু আমাদের আশাটা কি করে আমার খুব ভয় করতেছে ভাই আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ